মিয়ানমারে জান্তা সরকারকে মোকাবেলায় এবার নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্য সরকার গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়েছে দেশটি জান্তা সরকারের শাসন অবাসনে ইন ইউ এর এর সর্বশেষ উদ্যোগ দুই সালের এক ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণপ্রন্থী নেতা অংশং সুচি সরকারকে উৎখান করে রাষ্ট্র ক্ষমতায় আসে সেনাবাহিনী সেনাপ্রধান মি অন হুয়েং এই সাময়িক অভ্যুত্থানের প্রধান কারিগর এই সময় সুচি সহ তার দল ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযানে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও করেছে জান্তা সরকার সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ জানাতে এবং জান্তা সরকারকে রুখতে এনএলডির নির্বাচিত পার্লামেন্ট সদস্য ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিবৃদ্ধি নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করা হয়েছে এটি মিয়ানমারে ছায়া সরকার হিসেবে পরিচিতি লাভ পেয়েছে বেশ কিছু দেশ এই সরকারকে সমর্থনও করেছে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের এই প্রতিপক্ষকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এনইউসজির পক্ষ থেকে বলা হয়েছে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি পুলিশ বাহিনী গঠন করে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে প্রস্তুত তারা এক বিবৃতিতে এই ছায়া সরকারকে আরও বলা হয়েছে যে মানবাধিকার লঙ্ঘন যুদ্ধ অপরাধ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য সন্ত্রাসী সাময়িক কাউন্সিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এ বাহিনীর উদ্দেশ্য অবশ্য কবে নাগাদ এবং কিভাবে পুলিশ বাহিনী গঠন করা হবে তা এখনও পরিষ্কার করেনি এই দলটি এই সদস্য সংখ্যা নিয়েও কোনো মন্তব্য করেনি এই বিবৃতিতে গত বছর থেকে জান্দা সরকারের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করতে এবং সাময়িক বাহিনী ক্ষমতায় চেষ্টা চালাতে বাধা বাধ্য করে অর্থ সংগ্রহে কাজ করছে এনইউজি এছাড়া গত বছর জান্তার বিরুদ্ধে লড়াই করতে এনইউজির পক্ষ থেকে পিপলস ডিফেন্স ফোর্স এবং ডিপিএফ গঠনেরও ঘোষণা দেওয়া হয় জান্তা সরকারের সেনারা মিয়ানমারের উত্তরাঞ্চলে বিভিন্ন গ্রামে ডিপিএফ সদস্যের দমনের অভিযান চালিয়েছে অনেক স্থানে রয়েছে অগ্নিসংযোগ ডিপিএফ সদস্যদের সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়ে জান্তা সরকার এসব অভিযান চালাচ্ছে ফলে সেনা অবদানের পর জান্তার সঙ্গে ডিপিএফ সদস্যদের সংঘাতের ঘটনা অনেকটাই বেড়েছে একই সঙ্গে বেড়েছে তাদের দমানো নামে জান্তা নির্যাতন ও নিপীড়ন ও প্রাণহানির ঘটনা অভ্যুত্থানের পরপর জান্তা বিরোধী বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে পুরা মিয়ানমার বিক্ষোভকারীদের উদ্দেশ্য চলমান সেনা শাসনের অবসান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসাব অনুযায়ী অভ্যুত্থান পরবর্তী সংঘর্ষে এখন পর্যন্ত দেশটির এক হাজার আটশো জনেরও বেশি আহত এবং তেরো হাজারেরও বেশি মানুষ আটক হয়েছে ইতিমধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে দেশটি দেখে নিচ্ছে চরম মানবিক সংকট জাতিসংঘের তথ্য অনুযায়ী মিয়ানমারের অভ্যুত্থানের পর থেকে যুদ্ধ এবং অস্থিতিশীলতার কারণে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে